ও মাই গড উঠা উঠা উঠা ব্যাট উঠা তাড়াতাড়ি হ্যাঁ আয়, আয়, আয়। এখন তো ধরা যায় নাকি আ, আ, দাঁড়াও স্টান্স নাও স্টান্স স্টান্স স্টান্স এই যে সাবাস উঠে পড়ো উঠে পড়ো কুইকলি কুইকলি গ্লাভস পরছো গ্লাভস হ্যাঁ কই দেখি কি গ্লাভস পরছো না এই গ্লাসটা পড়ো গ্লাস পরে না হ্যাঁ গ্লাস পরে তারপর ব্যাটিং করতে হবে হেল্প করতে হবে খুলে দিতে হবে এই না সাবাস তোর তো পুরো হাতে ঢুকে যাবে দাদা তোর ছোটো একটা কিনে দেবো না তোর কাছে একটুকু ঢুকু কি ঢুকে না এই যে ঢুকে গেছে এই যে ঢুকে গেছে সাবাস যাও ব্যাট ধরো ব্যাট ব্যাট মা এক হাতেই পড়ো দুই হাতে পড়তে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি ওয়েট ওয়েট না সাবাস গ্লাভস না পুরাই তো Ari, shabash. Shabash. Baba, baba. Wah.